চলে বান্দা রাখিব আছে সে জনকে সে তোর শেষ পালকিতে চড়াইব মন বডুলার বেশে তোর চলে বান্দা রাখিব আছে সে জনকে সে তোর শেষ পালকিতে চড়াইব মন বডুলার বেশে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে তোরে আচলে বান্দা রাখিব আছে সেজনকে সে তোরে শেষ পাতিতে চড়াইব মন বদুলার বেশে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে যে জন তোরে করল সৃজন বব মাজারে কারে প্রেমের মায়াতে তুই ভুলে গেলি তারে যে জন তোরে করল সৃজন বব মাজারে কারে প্রেমের মায়াতে তুই ভুলে গেলি তারে সঙ্গী না যাইবি একদিন অন্ধকার কবরে সঙ্গী না যাইবি একদিন অন্ধকার কবরে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে তোর আচলে বান্দা রাখিব আছে সে জনকে সে তোর শেষ পালকিতে চড়াইব মন বদলার বেশে তোর আচরে বাঙ্গা রাখিব আছে সে জনকে সে তোর শেষ পালকিতে চড়াইব মন বদলার বেশে কার তেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার তেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে থাকে রে মন যদি তোর ওই পকেট বড়া টাকা দেখবি তবে ঘুরবে জোরে ভালোবাসার চাকা থাকে রে মন যদি তোর ওই পকেট বড়া টাকা দেখবি তবে ঘুরবে জোরে ভালোবাসার টাকা টাকার গরম পুরাইলে তোর থাকবে না কেউ পাশে টাকার গরম পুরাইলে তোর থাকবে না কেউ পাশে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কারত মে মজিলি রে মন দুনিয়ার মাঝে তোরে আচলে বান্দা রাখিব আছে সে জনকে সে তোর শেষ পালকিতে চড়াইব মন বদুলার বেশে তোর আচলে বান্দা রাখিব আছে সে জনকে সে তোর শেষ পালকিতে চড়াইব মন বদুলার বেশে কার প্রেমে মজিলি মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি মন দুনিয়ার মাঝে কার প্রেমে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মন দুনিয়ার মাঝে কারে খুশি করিতে মন সাজাইলি বাস রঙ্গের বধু ডঙ্গে যাইব তোর মরণের পর কারে খুশি করিতে মন সাজাইলি বাসু রঙ্গের বধু ঢঙ্গে যাইব তোর মরণের পর তোর পরাণের পরাণ সে তো থাকবে না ধরাতে তোর পরাণের পরাণ সে তো থাকবে না ধরাতে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে তার প্রেমে মজিলি রে মন মাঝে তার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে তোর আচলে বান্দা রাখিব আছে সে জনকে সে তোর শেষ পালকিতে চড়াইব মন্য বদুলার বেশে তোর আচলে বান্দা রাখিব আছে সেজন কেশে তোর শেষ পালকিতে চড়াইব মন্য বদুলার বেশে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে কার প্রেমে মজিলি রে মন দুনিয়ার মাঝে